আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখে তো যাই হোক গাইস আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের ইভো এম এইট স্ক্রিনটা দেখতে কেমন হবে সেটার একটা রিভিউ চলে আসছে সো সেটা আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো এই মাসে আমরা এলিট প্লাস ডিসকাউন্টে পাবো কিনা আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে কিনা সেটাও আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রত্যেকটা আপডেটে ফ্রি ফায়ারের নতুন নতুন অনেকগুলো ইমোট আসে সো এই আপডেটও কিন্তু অনেকগুলো ইমোট আসছে চলেছে সো কি কি ইমোট আসবে সেগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এছাড়াও গাইস আমাদের গেমের মধ্যে অনেকগুলো ক্রিমিনাল বানি আসছে চলেছে সো ক্রিমিনাল বানিগুলো দেখতে কেমন হবে সেগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং গাইস আমাদের এ ডাব্লিউ এর ইনকিউবেটার আসতে চলেছে এটা তো আপনারা সবাই জানেন সো ইনকিউবেটারের স্ক্রিনগুলো দেখতে কেমন হবে সেটাও আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারে একটা ইভেন্ট আসতে চলেছে তেইশ তারিখে যেখানে আমরা বিশ হাজার ডায়মন্ড পর্যন্ত ফ্রিতে নিতে পারবো সো কিভাবে কি করবো সেটা আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এছাড়াও গাইস আজকের ভিডিওতে কুবরা মানে রিটার্নেরও আপডেট থাকবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন গাইস সর্বপ্রথম আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন আমাদের প্যাডেল ইটালিয়ান স্টাইল থিমে যে মেল ব্যান্ডেলটা ডিজাইনিং করা হয়েছে এই ব্যান্ডেলটা কিন্তু আপকামিং সময় আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে আর যেটার একটা ইভেন্টও বেরিয়ে এসেছে সো গাইজ দেখতে পারছেন এই সেম ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের এই ব্যান্ডেলটা দিতে পারে তা নাহলে গাইজ ফেরিট হইলেও কিন্তু দিতে পারে যেহেতু গাইজ ব্যান্ডেলটাতে অনেক বেশি অ্যানিমেশন ইউজ করা হয়েছে সেহেতু গাইজ ফেরিট হইল ইভেন্টের মাধ্যমে আসার একটু চান্স কম তো তারপর গাইজ ফেরিট হইলেও দিতে পারে বাট গাইজ ওই ইভেন্টের মাধ্যমে আসার পসিবিলিটি সব থেকে বেশি আর এটা ক্যালেন্ডারের মধ্যে কিন্তু অফিসিয়াল কোনো যে ডেট সেটা কিন্তু পাওয়া যায়নি এর কারণে গাইজ বলতেছি সর্বোচ্চ দুই থেকে তিন দিন ওয়েট করেন এর মধ্যে দেখতে পাবেন ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল গাইজ বাইরের অনেকগুলো সার্ভারে আমাদের আমাদের টুকেন টার ইভেন্টের মাধ্যমে রেড এঞ্জেলিক প্যান্টটা আসতে চলেছে সো আমাদের সাইবারও যেহেতু রেড এঞ্জেলিক প্যান্ট আসবে ফিফথ ইউনিভার্সিটি স্পেশাল সেহেতু গাইস এই সেম ইভেন্টে আমরাও দেখতে পাবো আশা করি বুঝতেই পেরেছেন এছাড়া গাইস অন্য কোনো ইভেন্টের মাধ্যমেও দিতে পারে যদি শুধুমাত্র আমাদের রেড এঞ্জেলিক প্যান্টটাই দেয় তাহলে কিন্তু গাইস আমরা টু টার ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো সেই ইভেন্টটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আর যদি গাইস সেটার সাথে আমাদের হোয়াইট এঞ্জেলিক প্যান্টটাও দিয়ে দেয় তাহলে কিন্তু গাইস আমাদের আলাদা একটা ইভেন্ট ডিজাইনিং করা হবে যেমন গাইস আমাদের হোয়াইট টি শার্ট এবং ব্ল্যাক টি শার্ট একসাথে দিয়েছিল সো সেম টাইপের ইভেন্টে কিন্তু আমাদের রেড এঞ্জেলিক প্যান্ট এবং হোয়াইট এঞ্জেলিক প্যান্ট দুইটাই কিন্তু দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন তো অনেকে আমাকে কমেন্টে বলেন ভাই কুবরা বান্ডিল কবে রিটার্ন করবে গাইস কুবরা বান্ডিল রিটার্ন করার আগে কিন্তু আমাদের বইয়া বান্ডিলটা রিটার্ন করবে কারণ গাইস আমাদের ইভো ইউএমপি কিন্তু রিটার্ন দেওয়া হয়েছে যেহেতু গাইস আমাদের ইভো ইউএমপি রিটার্ন দেওয়া হয়েছে সেহেতু গাইস সেটার উপর ভিত্তি করে আমরা খুবই শীঘ্রই বইয়া বান্ডিল রিটার্ন দেখতে পাবো আর যেটার প্রি অ্যাক্সেসের ভিডিও আপনারা উপর দেখতেই পারছেন খুবই শীঘ্রই গাইস বাংলাদেশ সাবারে বইয়া বান্ডিল রিটার্ন করতে চলেছে আর গাইস কয়েকদিন পরে আমাদের কুবরা এমবি ফোর রিটার্ন করবে তখন কিন্তু গাইস আমরা এটার সাথে কুবরা বান্ডিল রিটার্ন দেখতে পাবো আশা করি বুঝতে পেরেছেন তবে সবার আগে আসবে আমাদের কি বইয়া বান্ডিল রিটার্ন আসবে আশা করি বুঝতে পেরেছেন গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন আমাদের লোডিং স্ক্রিন আপডেটের পরে কিন্তু গাইস আমাদের লোডিং স্ক্রিনটা এরকম হয়ে যাবে ইউনিভার্সিটি ইভেন্ট চলাকালীন দেখতে পারছেন গাইস হাতে কিন্তু Evo M eighty seven screen নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পারছেন গাইস ফাইনালি গাইস আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে ইভো এম এইটি সেভেন স্ক্রিনটা দেখতে আসলে কেমন হবে সো যাই হোক গাইস এখন আমি আপনাদের এটা আর একটু ডিটেলসে দেখাচ্ছি গাইস দেখতে পারছেন কোন লেভেলে দেখতে কেমন হবে যদিও এটার হান্ড্রেড পার্সেন্ট রিভিউটা এখন আমি পাইনি যেদিন গেমটা আপডেট হবে সেদিন পেয়ে যাবো বাট গাইস আগের বার যেটা দেখেছিলাম সেটা থেকে কিন্তু এটা অনেকটাই বোঝা যাচ্ছে আর সেই পিকে তো দেখতে পেলেন গাইস সেম টু সেম কিন্তু এটাই হতে চলেছে আমাদের ইভো এম টিএটি সেভেন স্কিন যেটা আমরা ইভেন্টের সময় দেখতে পাবো আমি জানি অনেকে এটার জন্য ওয়েট করতেছেন আমি নিজেও কিন্তু এটার জন্য ওয়েট তো এটার মোটামুটি রিভিউটা হয়ে গেল এখন জাস্ট এই মোটটা দেখানো বাকি যেটা আমি তিন দিন পরে যেদিন গেমটা আপডেট হবে সেদিন আমি আপনাদের দেখিয়ে দেবো তো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা এই মাসের এলিট পাস করে ফেলবো নাকি কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো গাইস দেখতেই পারছেন একটা বার্গার পার্টি ইভেন্ট নামে একটা ইভেন্টের ফ্রি অ্যাক্সেস পাওয়া গেছে এটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি সবের মতো একটা ডিসকাউন্ট ইভেন্ট সো গাইস এটাতে কিন্তু এলিট পাসও থাকবে যদি আমাদের সার্ভারে দেয় তো এই টাইপের একটা ইভেন্ট আসার খুবই চান্স আছে এটা যদি না আসে তাহলে গাইস আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তাহলে অ্যান্ড গাইস মিষ্টি শপ তো এই তিনটার মধ্যে কোনো না কোনো একটা ইভেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে সো আপনারা কেউ এলিট পাস করেন না যেহেতু দুদিন ওয়েট করেছেন আর দুই তিন দিন ওয়েট করেন আপনারা সবাই কিন্তু ডিসকাউন্ট এলিট পাস নিতে পারবেন যেমনটা প্রত্যেকটা আপডেটে কিন্তু অনেকগুলো নতুন নতুন ইমোট আছে সো সেমভাবে কিন্তু এই আপডেটও অনেকগুলো ইমোট আসতে চলেছে সো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন অনেকগুলো লেজেন্ডারি লেজেন্ডারি ইমোট কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এগুলো প্রত্যেকটা ইমোটে কিন্তু আমাদের OB thirty five update emote so guys এই প্রত্যেকটা ইমোটে কিন্তু আমরা আপডেট পরে গেমের মধ্যে দেখতে পাবো বাট গাইস এগুলো কিন্তু অ্যাডভান্স সার্ভারের যে ফাইল সেটাতে কিন্তু জাস্ট পিকি আপলোড করা হয়েছে বাট কোনো প্রকার ভিডিও কিন্তু কিন্তু গেমটা এখানে আপলোড করেনি সো গাইজ বুঝতেই পারতেছেন মাত্র তিন দিন পরে আমাদের গেমটা আপডেট হবে তো তিন দিন পরে কিন্তু গেছি আমি আপনাদের এ টু জেড বিস্তারিত দেখিয়ে দেবো যে ইমোটগুলো দেখতে কেমন হতে চলেছে একদম ভিডিও সহকারে কিন্তু ফুল রিভিউ করে দেবো জাস্ট আর দুই তিন দিন ওয়েট করেন এর মধ্যে কিন্তু সমস্ত কিছু জানতে পারেন গাইজ এখানে স্ক্রিনের উপর যে গানগুলো আপনারা দেখতে পারছেন এগুলি হচ্ছে গাইজ আমাদের ইনকিউবেটরের এ ডাব্লিউএম আর যে বান্ডিলগুলো দেখতে পারছেন এগুলি হচ্ছে আমাদের ওবি থার্টি ফাইভ আপডেটের বান্ডিল সো গাইজ আমি আপনাদের গান এবং বান্ডিল দুইটাই দেখিয়ে দিলাম বাট গাইজ ওই যে প্রথমেই বললাম যে রিভিউ কিন্তু এখন পর্যন্ত আসেনি জাস্ট পিক আপলোড করা হয়েছে অ্যাডভান্স সাবারে তো আমি সেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যেদিন গেমটা আপডেট হবে এগুলো প্রত্যেকটা আইটেমই এ টু জেড রিভিউ পেয়ে যাবে গাইস ইন্ডিয়া সার্ভারে ইস্তিথাক বান্ডিলটা রিটার্ন দিয়েছে প্রায় কিন্তু এক মাসের উপর হয়ে গেছে সেম ভাবে গাইস আমাদের যে লুকেশ গেমারের বান্ডিলটা সেটা রিটার্ন দেওয়ার ঠিক এক মাস পরে আমাদের বাংলাদেশ সার্ভারে রিটার্ন দেয় লুকেশ গেমারের বান্ডিলটা তো সেম ভাবে গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে ইস্তিথাক বান্ডিলটা রিটার্ন দিয়েছে এক মাসের বেশি হয়ে গেছে সো এখন কিন্তু গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে রিটার্ন দিয়ে দেবে যে কোনো সময় আর অনেক দিন ধরে গাইস আমাদের কোনো মোকো ইভেন্টে দিচ্ছে না সো যখন মোকো ইভেন্ট দেবে তখন কিন্তু গাইস আমরা ইস্তিথাক বান্ডিলটা রিটার্ন দেখতে পাবো আর যদিও অনেকগুলো ইভেন্টে বের হয়েছে ইস্তিথাক বান্ডিল নিয়ে যেহেতু গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে দিয়েছে আমাদের সিটাক বানিটা স্টোরের মাধ্যমে তো সেহেতু গাইস আমরা স্টোরের মাধ্যমে দেখতে পাবো এটাই কিন্তু সব থেকে বেশি চান্স আর গাইস আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পারছেন আমাদের একটা কল ব্যাক ইভেন্ট আসতে চলেছে তেইশ তারিখে তেইশ তারিখে যদি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কল ব্যাক করতে পারেন তাহলে কিন্তু গাইস এখানে উনিশ হাজার নশো নিরানব্বই ডায়মন্ড পর্যন্ত কিন্তু ফ্রিতে পেতে পারেন আর এটা সম্পূর্ণ আপনাদের লাখের উপর ডিপেন্ড করবে সো আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন আর আমি আপনাদের একটা কথা বলতেছি সেটি হচ্ছে গাইস আপনারা যদি অনেক পুরাতন আইডি থেকে থাকে মানে বোট আইডি থেকে থাকে সেগুলো কিন্তু ঢুকবেন না তো মিনিমাম যেগুলোতে দশ দিন বারো দিনের মতো না ঢুকেছেন সেসব আইডি দিয়ে কিন্তু আপনারা চাইলে নিজেদের মোবাইল থেকে নিজেরাই কিন্তু করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন